অংশগ্রহণ করছি যখন আমরা আন্দোলন করছিলাম বাংলাদেশের গণতন্ত্রের মুক্তির জন্য যখন আমরা আন্দোলন করছিলাম এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করছিলাম এই দেশ তথা এই দেশ তথা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুসংহত করার জন্য আমরা আন্দোলন করছিলাম আমরা আন্দোলন করছিলাম বর্তমানে আওয়ামী সরকারের এমন একটি সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলনের যে চিরাচরিত নিয়ম রাজপথে অবস্থান থেকে ভিন্ন একটি কৌশলে সেই আন্দোলনে জয়লাভ করার জন্য আজকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে দলের পক্ষ থেকে বলা হচ্ছে এবারের নির্বাচন এটা কেবলমাত্র একটি নির্বাচন নয় নির্বাচনী উৎসব নয় এবারে নির্বাচন হচ্ছে গণতন্ত্র মুক্তির আন্দোলন এবারে নির্বাচন হচ্ছে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবারে নির্বাচন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুসংহত করার আন্দোলন এবারের আন্দোলন হচ্ছে গণতন্ত্রের মা যদি গণতন্ত্রের জন্য এদেশের মাটি ও মানুষকে ভালোবেসে তারা থেকে মুক্ত নির্বাচন এবারে নির্বাচন হচ্ছে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি আপনারা দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন এদেশের গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াতেন তেমনি তার উদ্দেশ্য হিসাবে আমাদের নেতা জনাব তারেক রহমান এদেশের গ্রামে গঞ্জে এই যে শীতের রাতে প্রত্যন্ত অঞ্চলে মানুষ শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন একটি উদ্যোগ একটি চেষ্টা এনে দেবে সচ্ছলতা দেশে আসবে স্বনির্ভরতা সেই উদ্যোগকে সেই উদ্যোগ নিয়ে মানুষকে গরু ছাগল হাঁস মুরগি বিভিন্নভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছেন আমাদের প্রিয় নেতা জানাব তারেক রহমানকে এই বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার আন্দোলন তাই বলতে চাচ্ছি এবারে নির্বাচনকে যে একটি উৎসব মুখর পরিবেশ তারই পাশাপাশি আমাদেরকে ইস্পাত কঠিন সংকল্প নিতে হবে যাতে এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয় এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র অবরুদ্ধ এবং মৃত তাই গণতন্ত্র আবার জীবন ফিরে পায় মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে বা স্বাধীনতা ফিরে পায় প্রিয় বন্ধুরা এমন একটি বাস্তবতায় জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের সকল সমর্থক কর্মী সকলকে সংকল্প নিতে হবে আগামী ত্রিশ ডিসেম্বর আমরা তেমনি ভাবে দেশের জনগণকে দেশের বেগম খালেদা জিয়ার মুক্তির আহ্বানে ধানের শীষের পক্ষে ভোট যাব তেমনি ভাবে সকাল থেকে ভোট দিয়ে ভোট কেন্দ্রে অবস্থান গ্রহণ করব এবং ভোটের ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কেউ কোন কেন্দ্র ছাড়বো না